সম্মানিত viewer Sabuj Amar Sabuj electronics engineering arts and technical exam park থেকে আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা তো মাইকেল ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার কাছে একটি অঙ্কা অরিজিনাল একুশ ইঞ্চি একটি টিভি এসেছে তো এই টিভিটি কাস্টমার রেখে চলে গেছে আসলে এটা কী করবো আমি নিজেও জানি না আপনাদেরকে এটা মডেল হচ্ছে অনেকটাই ছোট কালার টিভির model KP two one zero B S Z two তো এই টিভিটির প্রবলেম হচ্ছে পাওয়াটা ইন করে নিই আসলে কি প্রবলেম তো ইন্ডিকেটার চলছে এখন স্ট্যান্ডার রিলিজ করে নিই দেখি আসলে কি প্রবলেম ঠিক করে নিই তো টিভিটির প্রবলেম দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিন ছোট হয়ে কেটে সব স্ক্রিন হয়ে গেছে এটা কিরকম যেন একটি তো এটিভিডি প্রবলেম হচ্ছে ছবি আসে তো আসে না ছেড়ে দেয় তো ছেড়ে দেয় তো আমরা এটা এখন খুলে নেব খুলে এটাকে রিপেয়ারিং করব তো দেখালাম আপনাদের যে পরিস্থিতিটা স্কিপ করে নেব চলেন আমি বমিটি খুলে নিলাম বন্ধুরা আসলে টিভিটির যে মেশিন রয়েছে মেশিনটি অনেকটাই জম পড়ে গিয়েছে অনেক পার্টস পাতি জম পড়ে গিয়েছে যার কারণে হয়তো এই সমস্যা দেখা দিয়েছে তো আমরা এটা অবশ্যই সব সমস্যার সমাধান করে নেব আমি সমস্ত কানেক্টিভিটি আগে খুলে নিব তারপর দেখি এটার প্রবলেম ঘটেছে তো একটা বিষয় হচ্ছে আমরা দেখা দৃষ্টিতেই দুটা ক্যাপাসিটার লাগাই দিতে হবে এটা যার কারণে এখানে যে ক্যাপাসিটার রয়েছে যে ক্যাপাসিটার রয়েছে যদি ক্যাপাসিটার আগে রিমুভ করে নেই তারপর দেখি এটা কি একটা অবস্থা হ্যাঁ? তো একটু স্কিপ করে নেই আমরা আগে মূলত ক্যাপাসিটার অনেক সময় খুলে গেলেও ভালো করতে আমরা ক্যাপাসিটারকে আগে নিতে নেব দেখবো এটা আসলে কি ব্যাপার আসলে যেখানে একটা ত্রিশ বোল্টি উৎপত্তি হয়েছে সেখানেও এটার প্রবলেম রয়েছে আমি সব করে নিই আগে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো ভিওয়ার এখানে একশো ষাট বোল একটি ক্যাপাসিটার একটি পঁচিশ বোল ক্যাপাসিটার নতুন লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন অতি সহজে আমার হাতে রয়েছে এই দুটি মাল আমি লাগিয়ে দিই আগে তারপর দেখি কি অবস্থা তো আমি একটি পঁচিশ বল একটি একশো ষাট বল দুটি ক্যাপাসিটার নিয়ে নিলাম তো এই দুটি ক্যাপাসিটার আমি একদিন লাগিয়ে নেব তারপর দেখি আমার কি অবস্থা আমি ক্যাপাসিটার দুটি লাগিয়ে নিলাম প্লাস এখন সোল্ডারিং করে নেব পাগুলি কেটে নেবো আমি লেগ কেটে নেবো দেখি এটার অন্যান্য প্রবলেম কিনা এটা দেখা দৃষ্টিতেই প্রবলেমটা হয়েছে সেক্ষেত্রে অন্য কিছু খারাপ নাও হতে পারে বা হতেও পারে বলা যায় না তো টিভিগুলি প্রচুর অনেক আগের দেখতে পাচ্ছেন স্ক্রিনটি ফুল চলে এসেছে তো আমরা এটাকে একটু সার্চ দিব সার্চ দিয়ে দেখি আসলে কি ধরনের প্রবলেম দেখা দেয় আমরা কাজটি করতে সক্ষম হলাম এবং দেখতে পারতেছেন এখন অটোমেটিক যে চ্যানেল পঁচিশটার মতন চলে এসেছে অর্থাৎ আমাদের যেই কাজটি আমরা করার দরকার ছিল আমরা করে